আল্লাহ হবিবি ইয়া রাসূলুল্লাহ হবিবি ইয়া রাসূলুল্লাহ হবিবি ইয়া রাসূলুল্লাহ তোমার প্রেমে পাগল আমি তোমায় খুঁজি দিবসে জানি তোমার প্রেমে পাগল আমি তোমায় খুঁজি দিবসে যামি তোমারই প্রেম বিরহে দুনিয়া হলো জলা হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া আরবের ওই মরুর বুকে পোটালে ফুল শাকে শাকে আরবের ওই মরুর বুকে পোটালে ফুল শাকে শাকে সে ফুলের সৌরবেতে আজ دنیا ہو لو جلا حبیبی یا رسول اللہ حبیبی یا رسول اللہ حبیبی یا رسول اللہ حبیبی یا رسول اللہ حبیبی یا رسول اللہ حبیبی یا رسول اللہ তোমাকে যে আমি পাব আশা রাখি ও গো রাসুল তোমাকে যে আমি পাব আশা রাখি ও গো রাসুল তোমাকে পেলে আজ দুনিয়া হবে জালা হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ